সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও আপনাদের জন্য আরেকটি টিভি নিয়ে টিভিটি হচ্ছে দেখতে পাচ্ছেন কঙ্কা তো এই টিভিটির প্রবলেম হচ্ছে এসটি বাইরে চলছে না তো আমরা এটা এখন খুলবো এবং দেখব এটার ভিতরে আসলে কি ধরনের প্রবলেম হয়েছে তো শুরু করি আজকের তো মূলত এই কঙ্কা টিভিটির মডেল হচ্ছে কই model made in China model ঠিক আছে তো এখানে কালার টিভি মডেল দিয়েছে KP twenty one T thirty four A S তো আমরা এই টিভিটি এখন খুলবো খুলে দেখবো আসলে এটা কি প্রবলেম তো বন্ধুরা আমরা টিভিটি খুলে নিলাম আমরা যেহেতু হোম সার্ভিসিং সেবা চালু করেছি অনলাইন সেক্ষেত্রে এখন আমি আবারও এটার প্লাগটি লাগিয়ে নেব তো এটা দেখতে পারতেছেন এটা একেবারে পুরো প্লাইব্যাগ খারাপ হয়ে গিয়েছে তো এটা প্লাইব্যাগ চেঞ্জ করতে হবে তো প্লাইব্যাগ থেকে আগুন ভিড় হচ্ছে দেখতে পারতেছেন এটা একটা খুবই গুরুতর ঘটনা তো একটু স্কিপ করে নিই একটু কাস্টমার সাথে কথা বলে নিই সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে টিভিটির যেই প্রবলেমটা হয়েছে কাস্টমারের সাথে আমাদের লেনদেন মিলছে না যার কারণ আমরা আবার চেকিং করে দেবো এটা এখন রিপেয়ারিং করব তো বন্ধুরা আমরা টিভিটি আবারও খুলে নিলাম খুলে এখন এটার যে ফ্লাই ব্যাগটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লাই ব্যাগটি পড়ে গিয়েছিল তো আমরা এই ফ্লাই ব্যাগটি এখন নতুন আরেকটি লাগিয়ে দেব এবং আবারও পুনরায় চলতে থাকবে নতুনের মতন তো আমাদের পাতাটি কিছু তার জন্য একটি স্কিপ করে নিচ্ছি তো আমরা এখন ফ্লাই ব্যাগটি নিচ্ছি রান্নার পানি বন্ধুরা আমরা ফ্লাইটের খুলে নিলাম তো এই হচ্ছে সেই ফ্লাইব্যাগটি ফ্লাইব্যাগ পুরে তার অবস্থাটা খুবই গুরুতর হয়ে গিয়েছে তো আমরা কাস্টমারকে দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন একবারে ফ্লাইব্যাক পুরে ছাই তো যার কারণেই এই জায়গায় পুরে গিয়েছে আমরা অন্য ফ্লাইব্যাক লাগিয়ে দেবো তারপরে মানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিএফের অবস্থাটাও খারাপ হয়ে গিয়েছে তো পিএফটার কারণে আসলে মনে হয় চলছে তো আমরা তো আমরা আরেকটি ফ্লাইব্যাক নিয়ে নিলাম তো এই ফ্লাইব্যাকটি আমরা এখন স্থাপন করবো প্লাইজেটটি লাগিয়ে নিলাম এখন আমরা এটাকে আবার কানেকশন করে দেখবো এসি কানেকশনটি দিয়ে দেখি যে আসলে হয়েছে কিনা যার কারণে আমি সমস্ত লাইনগুলি খুলে শুধুমাত্র এসি কোটের লাইনটি দিয়ে নিব তো বন্ধুরা আমরা খেলায় একটু লাগিয়ে নিয়েছি এখন আসলে এই টিভিটির অনেক কিছুই খারাপ অনেক পুরাতন একটি টিভি কিন্তু তারপরেও কাজটা করে দিয়ে গেলাম আমরা এখন দেখবো এটার কি পরিস্থিতি অনেকটাই পরিস্থিতি খারাপ প্রচুর পরিমাণ ফ্রিজ করছে আসছি কিন্তু টিভি চালু হয়ে গিয়েছে আমাদের প্রবলেম রয়েছে এই আপনাদের তো টিউবের সমস্যা রয়েছে ইয়ে আসেনি এখানে সুপারগুলো আসেনি করে তো সুপারগুলো না থাকে একটা সুপারগুলো আনা তো এটা তো আবার কদিন পরে নষ্ট হয়ে যাবে আর আমাকে হয় না আমরা সুপারগুলো আনবো কিসের জন্য আমি তো একটা দোকান থেকে সুপারগুলো আনান ততক্ষণ আমি এটা পরিষ্কার করি হচ্ছে একেবারেই বাদ চলে না খালি এখানে তুই আমি গামলা নদী গাম গামলা নষ্ট হয়ে গেছে তো থাকলে কিনুন লাগতো না না থাকলে তো কিনুন লাগতো আর না ভাই এটা সুপার গুলো লাগতো এটি এক এক কাজে রাখি এদিকে দোকান নাই দোকানে ভালো হ্যাঁ হ্যাঁ দাম তো এরিয়া অ্যাভেলেবেল যে কোনো দোকানে থাকলে তো আর আমি আপনার বলতাম না তখন তো আমি আপনার কই দিয়ে দিতাম যা গিয়ে কই দিয়া ঠিক আছে পারবো হ্যাঁ আগে বোন আগে আছি জানাম না জানাবো তো ভাই সবার যেগুলো আপনার টিভি অনেক বাদ ফাঁকা দিতে এই টিভি আমরা কাজ করে দিতেছি যেগুলো বাদ নষ্ট করে করে ফালা রাখছে সাদা বুড়া বুঝলে গেছে каракон только. Вот. তো আমাদের টিপিডির আসলে কাজ প্রায় শেষ পর্যায়ে এটি করে নেই তো ভিউয়ার্স আমরা দেখতে পেলেন আমরা টিভিটি সম্পূর্ণ ওকে করে দিয়ে গেলাম তো আমরা এখন এটা এখান থেকে বিদায় নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে